থাকি আজকে আমরা শিখ থেকে বেঁচে থাকতে পারি না السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن علي عن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار رواه مسلم أو قال النبي عليه والسلام الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তাহরিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যে আলহাজ মোহাম্মদ সময় কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই কথাগুলো সুন্দরভাবে সাজিয়ে বলার তৌফিক সকলে বলি আল্লাহুম্মা जाने সমস্ত পাপ থেকে দূরে থাকবে এবার সাহায্য বলতেছে হ্যাঁ আল্লাহ রসুল আত্মসাত করা অন্যায় ভালো অন্যায় ভালো আত্মসাত করা নাম্বার ছয় জেহাদের ময়দান হতে পালন করা নাম্বার সাত একজন মুমিন মহিলার বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগ আরোপ করা সহি মুসলিম নিস্তা প্রথম খণ্ড হাদিস নাম্বার হলো বাহান্ন সামাজিক মুসলিম এই হাদিসের এখন तथा জানিয়ে দেবো হাদিসের মধ্যে যাদের নবী আল্লাহু তাআলা আমাদের বড় যদি বলেন আল্লাহর নামে বিশ্ব নবী বলেছেন ওয়ামান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর সাথে দ্বন্দ্ব বরবাদ শরীক না করে মৃত্যুবরণ করে ওই ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ তার শেষের যখন হারা বাসন আমরা ধরতে যখন সেখানে যখন হাত থেকে পড়ে যায় এটা আজকে খালি পড়ে গেছে আজকে বিপদ আপদ নেমে আসবে সম্মান এইভাবে আজকে আমরা বিভিন্ন আমরা সেই মধ্যে লিপ্ত রয়েছি কিন্তু মনে রাখবেন যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেন আর এই শিরক অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য জান্নাত হারাম আপনাকে আর জাহান্নামে যেতে হবে জান্নাতে যেতে হবে এই জন্য আপনি যে কাজটাই করেন না কেন যে কোনো উপস্থিতি সবাই সংকীর্ণ এরপর দুই নম্বর হচ্ছে যে জাদুটা আজকে আমরা জাদু করতেছি কিন্তু অর্থাৎ এই জাদু আল্লাহ সমর্থ বানিয়ে দেয় এই জাদু অদৃশ্যকে বানিয়ে দেয় অদৃশ্যের শক্তিশালী মনে আর এই জন্য এই জাদু হারাম এবং এই জাদু ডাকাও হারাম কিন্তু আজকে আমাদের দেশে গোটা পৃথিবীর মধ্যে এর পরিচয় এর আমার সম্মান উপস্থিতি এই কাজ করলে তাদের মধ্যে সে নিবন্ধিত হয়ে যাবে এটি যেই হোক না কেন তারপরে বলেছিলাম নাম্বার ছয় আজকে যদি জেহাদের রাগ আসে আর জেহাদের জেহাদের মাঠ পর্যন্ত পৌঁছে একজন মুসলিম হচ্ছে মুসলিম মহিলার বিরুদ্ধে যিনি ইমান করেছে এবং মহিলা তার বিরুদ্ধে মিথ্যা বিরুদ্ধে অভিযোগ আনা আজকে আমরা এই সমস্ত কাজগুলো আজকে যদি পর্দা করে আজকে যদি সে ইসলামের মধ্যে চলতে চায় তাহলে আজকে আমরা তাদের বিরুদ্ধে তাদের জন্য আজকে আমরা অনেক কিছু বের করে থাকি তাদের নামে দুর্নাম দুর্নাম করে দাঁড়াই সম্মানিত উপস্থিতি তাই আজকে বললাম এই সাতটি পাপ এই সাতটি পাপ মানুষকে একেবারে ধ্বংস করে দেয় তাই আসুন এই সাতটি পাপ থেকে আমরা বেঁচে থাকি এবং সেই থেকে বেঁচে থাকি আল্লাহ সুহাম্মা যেন আমাদেরকে উক্ত হাসির উপরে এই সাতটি পাপ থেকে দূরে থাকার তাই সিদ্ধান্ত করেন সকল বলে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি